শুরুতেই আমরা একটি ব্লেড নেব আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ব্লেডগুলো আপনারা নেবেন যে কোনো কোম্পানির একটা ব্লেড নেবেন একদম ইনটেক অর্থাৎ আপনি নতুন একটি ব্লেড ক্রয় করবেন আর সাথে স্যাবলন ইউজ করা যায় সেটা রাখবেন আর ঘরোয়া পদ্ধতিতে যেহেতু এটা আমরা খোঁজাকরণ করব সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা ভৎস অর্থাৎ আপনারা যে রান্না করেন রান্না করার যে ভৎস হয় ওই ভৎসগুলো এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ছাগল খোঁজাকরণ করব অর্থাৎ খাসি করব তো আপনারা জানেন যে একটা ছাগলের অন্ডকোষে দুইটা বিচি থাকে দুইটা বিচির মধ্যে আমি প্রথমে একটি বিচি বের করব তো আপনারা শক্তভাবে ধরবেন যাতে নড়াচড়া না করতে পারে জন্য আপনারা শক্তভাবে ধরবেন ডক পারে শক্তভাবে ধরে আপনারা এক সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা এক সাইড কাটবো তো আপনারা অবশ্যই যতটুকু কম সম্ভব কাটবেন তো আমি এক সাইড কেটে আমি একটা বিচি প্রথমে বের করবো এই কারণে আমি শক্তভাবে ধরে নিচ্ছি যাতে সে ডিস্টার্ব না করতে পারে তো তো বিহর্ষে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা সাইড কাটতেছি এই এক সাইড কাটার পরে এখানে কিন্তু দুইটা তিনটা ফোর দিয়ে আছে দেখতে পাচ্ছেন কাটার পরে আমি টিপ দিলাম এটা কিন্তু অনায়াসে বের হয়ে গেল একদম ইজি শর্টকাটে হয়ে গেল তো আপনারা আশা করি করতে পারবেন তেমন কোনো জটিল বিষয় না আপনাদের নিজের ছাগল আপনারা নিজেরাই খাসি করতে পারবেন অনেক সময় দেখা যায় যে একটা পাওয়া যায় না ছাগল বড় হয়ে যায় তখন আমরা বিভ্রান্তিতে পড়ে যাই কি করব পান্ডা সাইডে দিয়ে দেবো নাকি কী করবো তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন আর দেখুন আমি কিভাবে করছি ইজিলি আবার যে ফুটোটা করলাম আবার সেম ফুটা দিয়ে আমি পরের যে বিচিটা আছে অন্ডকোষের যে বিচিটা আসবে সেটাও আমি বের করে ফেলব তো আপনারা এটা একটি খেয়াল রাখবেন এখানে কিন্তু মোটা দুইটা রগ আছে রগটা যাতে কোনো অবস্থায় না থাকে তো ইজিলি আপনারা রগটাকে আপনারা ওই যে বর্ষগুলো আছে সেগুলো দিয়ে কতলাই ভালোভাবে ধরবেন দেখেন জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই খাসি করানো শেষ খুব ইজিলি জিনিসটা হয়ে গেল এখন দেখুন আমি অ্যান্টিসেপটিভ অর্থাৎ যে স্যাবলনটা আছে সেটা আমি ভিতরে দিয়ে দেবো দিয়ে আমি অনেক ছেড়ে দেবো তাহলে কাজ শেষ তো সমিত তো বিহর্ষ এটা খুব ইজিলি ব্যাপার এখানে কনফিউশনের কোনো কারণ নাই বা কোনো ভয়েরও কোনো কারণ নাই ইজিলি আপনি এটা করতে পারেন আপনি আপনার নিজের ছাগল এটা দেখবেন যে পনেরো থেকে বিশ দিনে যে অটোমেটিক ভালো হয়ে যাবে তো এখানে সেলাইয়ের কোনো প্রয়োজন নাই খুব সহজ পদ্ধতিতে আমি এটা করলাম আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন